বর্তমানে সমগ্র বিশ্বজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশ সহ বহু দেশের মানুষ প্রয়োজনীয় খাদ্য কিনতে পারছে না তার চেয়েও খারাপ খবর হল এই সংকট শীঘ্রই কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই বরং আগামী বছর সমগ্র পৃথিবীতে ভয়াবহ এক দুর্ভিক্ষ তৈরি হবার সম্ভাবনা অনেক বেশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে দুই সালে সম্ভাব্য খাদ্য ঘাটতির আশঙ্কায় নানা ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বেশ কয়েকবার দুর্ভিক্ষ পূর্ববর্তী প্রস্তুতি গ্রহণ করার পরামর্শ দিয়েছেন শুধু এশিয়া বা আফ্রিকা নয় ইউরোপ আমেরিকার তথাকথিত উন্নত দেশগুলোতেও মূল্যস্ফীতি এবং খাদ্য সংকট আগের চেয়ে অনেক বেড়েছে সব কিছু মিলিয়ে বিশ্বব্যাপী দুর্ভিক্ষের আলামত ইতোমধ্যে শুরু হয়ে গেছে দুই সালে কি সত্যিই ভয়াবহ কোনো দুর্ভিক্ষ আসতে যাচ্ছে আর যদি দুর্ভিক্ষ আসেও তাহলে সম্ভাব্য দুর্ভিক্ষের কারণগুলো কি সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যে একাধিক প্রতিবেদন প্রকাশ করে আগামী বছর খাদ্য সংকট জোরালো হবার আভাস দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব খাদ্য কর্মসূচি ইতোমধ্যেই জানিয়েছে দুই সালে বিশ্বের ৪৫টি দেশে তীব্র খাদ্য ঘাটতি দেখা দিতে পারে এসব দেশের প্রায় ২০ কোটি মানুষ অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে দুর্ভিক্ষপ্রবণ দেশগুলোর মধ্যে আফ্রিকা মহাদেশের বেশ কিছু দেশ রয়েছে ইথিওপিয়া নাইজেরিয়া সোমালিয়া এবং দক্ষিণ সুদানের অবস্থা সবচেয়ে খারাপ হতে পারে এছাড়া এশিয়া মহাদেশের ইয়েমেন এবং আফগানিস্তানের খাদ্য নিরাপত্তাও আশঙ্কাজনক খাদ্য ঘাটতির সম্ভাবনায় থাকা পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশও আছে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান বলেন বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য উৎপাদন কমে যাবে এবং এর একটি বড় কারণ হবে যুদ্ধ এবং সারের সংকট তিনি আরও বলেন এটি এমন এক ধরনের সংকট হতে যাচ্ছে যা আমাদের জীবদ্দশায় দেখিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক একটি রিপোর্টে বলেছে আফ্রিকার বিভিন্ন দেশে সারের ব্যাপক সংকট তৈরি হয়েছে এই অবস্থা অব্যাহত থাকলে আফ্রিকা মহাদেশের খাদ্য উৎপাদন বিশ শতাংশ কমে যাবে চলতি বছরের জুন মাসে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সতর্ক করে বলেছেন দুই সালে কয়েকটি দুর্ভিক্ষ ঘোষণার ঝুঁকি তৈরি হয়েছে এবং দুই সালে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে পৃথিবীর পঁয়তাল্লিশটি দেশে সম্ভাব্য দুর্ভিক্ষের জন্য বেশ কিছু কারণ চিহ্নিত করা হয়েছে কারণগুলো হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ জলবায়ু পরিবর্তন করোনা মহামারী এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সমগ্র বিশ্বের প্রায় তিন ভাগের এক ভাগ গম এবং বার্লি উৎপাদিত হয় রাশিয়া এবং ইউক্রেনের বিস্তৃত শস্যক্ষেত্রে শুধু তাই নয় বৈশ্বিক চাহিদার সত্তর ভাগ সূর্যমুখী তেল আসে এই অঞ্চল থেকে ইউক্রেন একাই বিশ্বের চল্লিশ শতাংশ সূর্যমুখী এবং ষোলো শতাংশ ভুট্টা উৎপাদন করে যুদ্ধ শুরু হবার পর থেকে এই অঞ্চলের কৃষি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে ফলে বিশ্বের প্রয়োজনীয় খাদ্যশস্যের ঘাটতি তৈরি হয়েছে একই কারণে বেশ কিছুদিন আগে ভোজ্য তেলের একটি সংকট তৈরি হয়েছিল সেই প্রভাবে বাংলাদেশের বাজারে সয়াবিন তেলের দাম লাগাম ছাড়া হয়ে ওঠে অবস্থা এখনও যেহেতু খুব বেশি স্থিতিশীল নয় তাই আগামী বছর রাশিয়া এবং ইউক্রেন থেকে আসা খাদ্যেও বিশাল এক ঘাটতি থেকে যাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুধু এই অঞ্চলেই নয় বরং সমগ্র বিশ্বের খাদ্য উৎপাদনে ঘাটতি তৈরির পেছনে ভূমিকা রাখছে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সারের দাম অনেক বেড়ে গেছে এর কারণ হল সমগ্র বিশ্বের প্রয়োজনীয় রাসায়নিক সারের বিশাল একটি অংশ তৈরি হয় রাশিয়ায় পৃথিবীর পঁচিশ শতাংশ নাইট্রোজেন সার বাইশ শতাংশ অ্যামোনিয়া সার চোদ্দ শতাংশ ইউরিয়া এবং ফসফেট সার উৎপাদন করে রাশিয়া ইউক্রেনেও অনেক ধরনের রাসায়নিক সারের কারখানা রয়েছে যুদ্ধ শুরু হবার পর থেকে এই অঞ্চলের সার রপ্তানি হয়নি বললেই চলে শুধু তাই নয় প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে যাওয়ার কারণে বিশ্বের অন্যান্য অঞ্চলেও সার উৎপাদনের খরচ অনেক বেড়ে গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের এক প্রতিবেদনে বলা হয়েছে খাদ্য এবং সারের দাম বেড়ে যাওয়ায় পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত আটচল্লিশটি দেশকে অতিরিক্ত নয় বিলিয়ন ডলার খরচ করতে হবে সারের দাম এখন বিশ্ববাজারে অনেক বেশি এবং আশঙ্কা করা হচ্ছে আগামী বছর হয়তো সার পাওয়াই যাবে না পৃথিবীতে যত মানুষ খাদ্য সংকটে ভুগছে তার মধ্যে ষাট শতাংশ বসবাস করে যুদ্ধবিগ্রহ কবলিত এলাকাগুলোতে ইউক্রেন যুদ্ধ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে যুদ্ধের কারণে খাদ্য ঘাটতি কতটা খারাপ হতে পারে এই যুদ্ধ চলতে থাকলে সামনের দিনগুলোতে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে দুই সালের সম্ভাব্য দুর্ভিক্ষের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণটি হল জলবায়ুজনিত জলবায়ু পরিবর্তনের কারণে সারা পৃথিবীতেই খাদ্য উৎপাদন অনেক কঠিন হয়ে পড়েছে পৃথিবীর কোথাও হয় অতি বন্যা হচ্ছে না হয় অন্য কোনো অঞ্চল খরায় ভুগছে বিশ্বের প্রায় তিন ভাগের দুই ভাগ লোক বসবাস করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এই অঞ্চলের একশো কোটিরও বেশি লোক সরাসরি বন্যার ঝুঁকির মধ্যে বাস করে এর মধ্যে শুধু চীন এবং ভারতেই প্রায় আশি কোটি লোক ভয়াবহ বন্যার ঝুঁকিতে রয়েছে কয়েক মাস আগে বাংলাদেশেও অসময়ের বন্যায় বিপুল পরিমাণ শস্যের ক্ষতি হয়েছে শুধু এশিয়া নয় অস্ট্রেলিয়া থেকে নাইজেরিয়া ভেনিজুয়েলা থেকে ক্যালিফোর্নিয়া পৃথিবীর কোনো অঞ্চলেই বন্যার প্রকোপমুক্ত নয় এর বিপরীতে বহু উর্বর অঞ্চলে পানির অভাবে ব্যাপক খরা দেখা দিচ্ছে অস্ট্রেলিয়া বন্যার পাশাপাশি খরার দিক থেকেও শীর্ষে রয়েছে দক্ষিণ আমেরিকার খাদ্য রপ্তানিকারক দেশগুলোতে বিগত এক হাজার বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা তৈরি হয়েছে চিলিতে প্রায় ১৩ বছরব্যাপী মহা খরা চলমান রয়েছে এছাড়া মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা বলিভিয়া সহ বেশ কিছু দেশে খরার কারণে ভুট্টা সয়াবিন কফি চিনি এবং তুলার মতো চাহিদা সম্পন্ন শস্যের ঘাটতি তৈরি হয়েছে জলবায়ুজনিত কারণ ছাড়াও করোনা মহামারী বিশ্ব অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব ফেলেছে সেটি এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি মহামারীর সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের যে ঘাটতি তৈরি হয়েছিল তার ফলে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম অনেক বেড়ে যায় এখনও যে হারে খাদ্যদ্রব্যের দাম বাড়ছে তাতে আগামী বছরের মধ্যে অনেকের জন্যই খাদ্য কেনা কঠিন হয়ে যাবে শুধু খাদ্যদ্রব্যই নয় সামগ্রিকভাবে জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার বিষয়টিও খাদ্য ঘাটতির কারণ হতে পারে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে তাদের কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচি তাদের প্রতিবেদনে বলেছে দুই সালের তুলনায় এখন তাদের পরিচালনা ব্যয় যে পরিমাণ বেড়েছে সেই টাকা দিয়ে প্রতি মাসে তারা আরও চল্লিশ লাখ বেশি মানুষকে খাওয়াতে পারত দুই সালে বিশ্ব খাদ্য সংকটে পড়লে বাংলাদেশও তার থেকে খুব বেশি নিরাপদ থাকতে পারবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ভিক্ষের বিষয়ে যে ইঙ্গিত দিয়েছেন তা সমগ্র বিশ্বের সাথেই সম্পৃক্ত লাগাম ছাড়া মূল্যস্ফীতি বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে বাংলাদেশে শুধু মূল্যস্ফীতিই নয় ডলার সংকট জ্বালানি সংকট এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাও রয়েছে বাংলাদেশে এবার বৃষ্টিপাত কম হওয়ায় আমন ধানের ফলন ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা করা হচ্ছে একদিকে মূল্যস্ফীতি অন্যদিকে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের সংকট বাংলাদেশকে অনেক বেশি নাজুক পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে পৃথিবীর বহু দেশ এখন থেকেই খাদ্য রপ্তানি বন্ধ করছে অথবা খাদ্য রপ্তানি নিরুৎসাহিত করার জন্য বেশি বেশি শুল্ক আরোপ করছে বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দিলে অনেক দেশ খাদ্য রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরও জোরালো করতে পারে তাই আগামী দিনগুলোতে খাদ্যশস্যের জন্য আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল হওয়া মোটেও ঠিক হবে না বাংলাদেশের দুর্ভিক্ষ মোকাবেলা করতে হলে এখন থেকেই দেশের কৃষি উৎপাদন বাড়াতে হবে কি কেন কিভাবে চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন